তো এদিকে ছোট ছোট বাচ্চারা একটু আনন্দ করছে আর একটু কিউট বেবি খুব আনন্দ করেই যাচ্ছে তো এটা হচ্ছে সাইতনগর পর্যটন কেন্দ্রের পূর্ব পাশে একটি ব্রিজ রয়েছে সাথেই একটি খাল রয়েছে এখান দিয়েও মোটরসাইকেলে যাতায়াত করছে খালটি উত্তর দিক থেকে দক্ষিণ দিক গেছে এটা হচ্ছে পর্যটন কেন্দ্রের পূর্ব সাইড বিশাল জায়গা পরে রয়েছে অবশ্য কৃষি চাষ হচ্ছে তো আজ আমি একটু জঙ্গল দিয়ে হাঁটছি তো এই জায়গায় সাপ সুপ থাকতে পারে need. মাঠের শেষ প্রান্তে কবরস্থানের পাশেই কিছু মানুষ বসে প্রাকৃতিক আনন্দ উপভোগ করছে দেখতে পারতেছেন আরো কিছু ট্রলার এখানে এসে ভিড়ছে তো আজকেই ঈদের দ্বিতীয় দিনে সব ছেলেরাই তো খুবই আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে